এরা প্রসব বেদনা কঠিন বেদনা এটা আমরা পুরুষরা বুঝি না তবে আধুনিক যুগে সেটাও বোঝার একটু ব্যবস্থা হয়েছে সেটা কেমনি ওটা নাকি একটা ইঞ্জেকশন বানিয়েছে প্রসব বেদনার মাত্রা কতটুকু কোনো পুরুষ যদি বুঝতে না চায় মার সাথে বেয়াদবি করে তাহলে একটু ওদের সাথে যোগাযোগ যেন করে নেয় ওই হাসপাতালে শুয়ে পড়বেন উনি একটা ইঞ্জেকশন পুশ করে দিবে লাফালাফি কারে কয় তখন বুঝতে পারবে কি পরিমাণ ব্যথা তার মানে এখন ব্যথা মাপারও যন্ত্র বের হয়েছে বাতাস মাপার যন্ত্র বের হয়েছে শরীরের তাপমাত্রা মাপার যন্ত্র ওটা তো ঘরে ঘরে আপনাদের আছে তা থার্মোমিটার তো এখন ব্যথা মাপারও যন্ত্র বের হয়েছে ওটাকে ডেল বলছে ডেল এখন এই মার যে প্রসব বেদনা এটার তীব্রতা কত বেশি বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন সাধারণত পঁয়তাল্লিশ ডেল পর্যন্ত নারী পুরুষ সহ্য করতে পারে সর্বোচ্চ পঁয়তাল্লিশ ডেল এর উপরে যদি কারো শরীরে ব্যথা ঢুকে যায় সেই মানুষটা বাঁচার কথা নয় কিন্তু একমাত্র মা পারেন সাতান্ন ডেল পর্যন্ত সহ্য করতে হ্যান আল্লাহ হ্যান আল্লাহ হাসপাতালের বেডে শুয়ে সে মা যখন কাঁদছেন আল্লাহকে ডাকছেন হ্যাঁ আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও এমন সময় নার্স এসে বলছে মা আপনার যে বেদনা উঠেছে এতে তো বাবু হওয়ার সম্ভাবনা নাই তাহলে এই যে ক্যাপসুলটা দিলাম এটাও খেয়ে এলাম বলুন তো এই ক্যাপসুলের কাজ কি বেদনা বাড়াবে না কমাবে বেদনা বাড়াবে না কমাবে বেদনা বাড়াবে মার এমন বেদনা উঠেছে এই সময় কমানোর ওষুধ না নিয়ে এসে এনেছে বাড়ানোর ওষুধ কিন্তু মা কিন্তু মা এই বেদনা বাড়ানোর জন্যই ওষুধটা স্বতঃস্ফূর্ত সানন্দে খেয়ে ফেলেছেন সোহান কিন্তু ঘটনা যদি আমাদের পুরুষের হতো আর এরকম বেদনার সময় যদি নার্স এসে বলতো মিয়া সাহেব আপনার যে বেদনা উঠেছে তাতে তো বাবু হওয়ার সম্ভাবনা নাই কাজে এই যে ক্যাপসুলটা দিলাম এটাও খেয়ে এলাম আপনি জিজ্ঞেস এটার কাজ কী এটা বেদনা বাড়াবে কথা শুনে খাওয়া তো দূরের কথা ট্যাবলেট একদিকে ঢেল মেরেন নার্সের গালে পটাং করে একটা থাপ্পড় দিয়ে দিতেন বেটি কার কাম পাও নাই এমনি ব্যথা সহ্য করতে পারছি না বাড়ানোর কমানোর বদলে বাড়ানোর ওষুধ নিয়ে আসছো কিন্তু এত বেদনার পরে যখন সন্তানটা বেরিয়ে যায় মার পেট থেকে বেরিয়ে যায় মা কত আদর্শ হাঁক করে আবার তাকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছে খাবার খাওয়াচ্ছে একজন বক্তা বলেছিলেন আমরা যদি পুরুষরা হতাম আর এত কষ্ট দিয়ে যদি বাবু বের হতো আমাদের পেট থেকে বের হওয়ার সাথে সাথে ঠ্যাং একটা ধরে ছতর একটা আশার মেরে বলতাম বেটা বের হবি এত কষ্ট দিলি কেন ওটা ওখানেই শেষ করে দিতাম কিন্তু মা তা করেনি ভাইরা মা তা করেনি কিন্তু সেই মার সাথে আমরা কত খারাপ আচরণ করি সম্মত এই প্রসব বেদনার কথা আল্লাহ স্বীকার করেছেন যুদ্ধের ময়দানে সাহা সাহাবারা শহীদ হয়ে যাচ্ছেন আল্লাহ বলছেন এটা তো কষ্টই না কিন্তু মার প্রসব বেদনাকে আল্লাহ রাবুল আলমিন সোরা লোকমান সোরা আহকাম দুটি আয়াতের ভিতরে মার কষ্টের কথা আল্লাহ স্বীকার করছেন যিনি সৃষ্টি করেছেন হামানাথু উম্মুহু ওয়াহনান ওয়াদাথু ওয়াহনান আর এক জায়গায় কুরহান শব্দ আছে মা কষ্টের উপরে কষ্ট দিয়ে প্রসব পেটে বহন করে কষ্টের উপরে কষ্ট দিয়ে প্রসব করে তাহলে কষ্টার প্রকটতা আল্লাহ স্বীকার করেছেন দুইটি আয়াতের মাঝে সেই কষ্টকে উপেক্ষা করে তাহলে কিয়ামতের কষ্টটা কত প্রকট হবে চিন্তা করে দেখুন যে প্রসব বেদনা এত কষ্টকর সেটা ভুলে কখন যখন তার চেয়েও মারাত্মক ব্যথা শুরু হয় তখনই নেই ব্যথার কথা ভুলে যাবে ধরুন আপনার একটা কাঁটা ফুটেছিল আপনি ওইটার জন্য চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাচ্ছিলেন হঠাৎ করে এক গাড়ির ধাক্কায় আরও বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেল এখন কি কাঁটার কথার মনে আছে কাঁটার বেদনাতে গেছেন ভুলে এখন যে বড় ঘটনা ঘটে গেল কেটে গেল ফেটে গেল এইটার চিকিৎসা করেন ডাক্তার সাহেব কিন্তু আপনি তো যে বের হয়েছিলেন কাঁটার চিকিৎসার জন্য ওটা ভুলে গেলেন কখন যখন কাঁটার চেয়েও মারাত্মক ঘটনা ঘটে যায় তখনই না কাঁটার কথা ভুলে যায় তা মা প্রসব বেদনার এত প্রকট এত কঠিন বেদনা ভুলে গেল কোন বেদনার কাছে কেয়ামতের বেদনার কাছে তাহলে কেয়ামতের বেদনাটা কত কঠিন ব্রেন সবা উঠে যাবে অতারণ্যাসা সুকারা মানুষকে আপনি দেখবেন মদক মাদকাসক্ত নেশাগ্রস্ত মানুষ যেমন বিকারগ্রস্ত মানুষ যেমন দীর্বিক মানে দিক বিদিক বোঝে না হিতাহিত জ্ঞান থাকে না ছুটাছুটি করে দৌড়াদৌড়ি করে এই ব্রেনি বেরি ব্রেনি বেনি মানুষগুলো সব ওইরকম হয়ে যাবে আল্লাহ বলবেন অমাহম বেসুকারা ওরা মদ খায়নি মদ পাবে কোথায় আজকে যে মদ খাবে তাহলে এই দশা হলো কেন বলা কিন্না আজাব আল্লাহ আল্লাহর আজাব শাস্তি বড় কঠিন আল্লাহর শাস্তিতে ব্রেন সব আউট হয়ে গেছে সুতরাং ভাইরা এটা সামনে আসছে সামনে আসে রাস্তায় আমরা এখন এই যে এখন তাকুয়া মসজিদে আছি ওরা আর একটু সামনে আসে হ্যাঁ প্রস্তুতি গ্রহণ করুন হ্যাঁ নিশ্চিত এটা সামনে আছে প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ রব্বুল আলমিন যেন কঠিন বিপদে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করেন আমিন